ঘুরতে এলো সব জোয়ান বোরা হাই জোয়ান বোরা সুন্দরী নাচে কমর দোলাইয়া নাচো তোমরা সবাই সব জোয়ান বোরা হাই জোয়ান বোরা সুন্দরী নাচে কমর দোলাইয়া তোমার হাসিতে কয় তুমি ঐশ্বরী

সব জোয়ান বোরা হাই জোয়ান বোরা সুন্দরী নাচে কবর দোলাইয়া তুমি ঐশ্বরিয়া